দয়ার নবিয়াছেন শুইয়া মদিহিনার দেশে রে থাকতো যদি আমার তোরি যেতাম ভেসে ভেসে রে থাকতো যদি আমার তোরি জিতাম ভেসে ভেসে রে দয়ার নবী আছেন শুইয়া দেশে রে থাকতো যদি আমার তোরি যেতাম ভেসে ভেসে রে থাকতো যদি আমার শিরে চাঁদের গায়ে দাগ রয়েছে সুরে যে তাপে ভর সুরে যে তাপে ভয় যেতাম ভেসে ভেসে রে থাকতো যদি আমার তোরে যেতাম ভেসে ভেসে রে দয়ার নবীর মত হয়ে যেন মর দয়ার নবীর হই ধন্য মোর জীব সেই নবীকে ভালোবেসে হয় যেন যেতাম ভেসে ভেসে রে থাকতো যদি আমার তোরে যেতাম ভেসে ভেসে রে দয়ার নবী আছেন ছুঁয়ে যেতাম ভেসে ভেসে রে থাকতো যদি আমার তোরে যেতাম ভেসে ভেসে রে